পবিত্র মাহে রমজানের রহমতের দিনগুলি আমরা শেষ করেছি আমাদের অজান্তে এই দিনগুলো চলে গিয়েছে এই দশটা দিন আমরা হারিয়েছি এই দশটা দিন ছিল রহমত মানুষ যখন রহমতের সাগরে ডুব দেবে তখনই আল্লাহ রব্বুল আলমিন মাসকানের দশ দিনে তার জন্য ফিরাতের ফাইসলা করবেন আওয়াজ দেব যখন ফিরার বান্দা লাভ করবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শেষের দশ দিনে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন আল্লাহ রাবুল আলমিন কোরআন মাজিদে বলেছেন রমজান মাসের রোজা রাখলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মুক্তাকেই বানিয়ে দেবেন আওয়াজ আমরা রোজার মাধ্যমে আমরা তাকুয়া অর্জন করব যারা রোজা রাখবে তাদের দিলটা ছোট হয়ে যায় তাদের দিলটা নরম হয়ে যায় আল্লাহর প্রতি ভয় সৃষ্টি হয় পরকালের কথা স্মরণ হয় মৃত্যুর কথা স্মরণ হয় সাদা কাপন পরনের কথা আমাদের স্মরণ হয়ে যায় এবং উপাস থাকা অবস্থায় আমাদের উপবাসের কষ্ট আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তিল তিল করে বুঝিয়ে দেন এই দিনগুলি হচ্ছে আমাদের জন্য অত্যন্ত রহমত অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমি আজকে আপনাদের সামনে দুই একটা কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো রোজা রাখলে আল্লাহকে বানিয়ে দেবেন মুক্তাকেই বানিয়ে দেবেন এখন মুক্তাকেই হবেন কারা যারা ইমানদার যারা কারা ইমানদার মোত্তাকে হওয়ার জন্য ইমানদার হওয়া শর্ত একজন মানুষ যদি মোমেন না হয় তার ভিতরে ইমান না থাকে সে যতই ভালো কাজ করুক সে কি মুক্তাকে হতে পারবে না কখনো না এই জন্য আমাদের আকিদা আমাদের বিশ্বাস এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী জীবন দর্শনে বিশুদ্ধ আকিদার গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও অপরিহার্য এই বিষয়টি পার্থিব ও পারলৌকিক সম্পর্কিত সকল বিষয়ে সুদৃঢ় ও মজবুত দিক নির্দেশনা প্রদান করে থাকেন আর আমরা যে মুমিন আমাদের কি আছে অন্তরে ইমান আছে কি আছে ইমান আর এই ইমান হলো পৃথিবীর সুবিধা সমূহ প্রাপ্তির একমাত্র উপায় এবং শরীয় স্বীকৃত উপভোগের একমাত্র মাধ্যম হলো ইমান আল্লাহ রাবুল আলমিন সুরাই ইউনুসের আটানব্বই নম্বর আয়াত এরশাদ করেন فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين আল্লাহ রব্বুল আলমিন বলছেন যদি সেই জনপদ ইমান আনত ইমান গ্রহণ করত তাহলে তাদের ইমান তাদের উপকারে আসত তাদের ও ইমান তাদেরকে উপকৃত করত আওয়াজ নিয়ে বলুন এখানে আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত জাতি সম্পর্কে বলেছেন যারা ইমান না আনার কারণে যুগ যুগ করে ধ্বংস হয়ে গিয়েছেন পৃথিবীর মানচিত্র থেকে বিলুপ্ত হয়ে গিয়েছেন যে সমস্ত জাতিকে আল্লাহ রব্বুল আলমিন মোমেন না হওয়ার কারণে ধ্বংস করেছেন তাদের কথাই বলেছেন তারা যদি ইমান আনত আল্লাহ তাদেরকে ধ্বংস করতেন না আল্লাহ রব্বুল আলমিন বলছেন শুনে রেখো ইউনুসের পুত্র কৌমা ইউনুস যখন তারা ইমান এনেছে আমি তাদের কাছ থেকে এই ইহকালীন পার্থিব জীবনের লাঞ্ছনাদায়ক শাস্তি থেকে আমি তাদেরকে মুক্তি দিয়েছি আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ এবং ইলাহীন আমি তাদেরকে পৃথিবীতে আরো কিছুদিন এই দুনিয়া উপভোগ করার জন্য আমি সময় দিয়েছি আওয়াজ দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমরা মোমেন আমাদের কোনো চিন্তা নাই আমাদের আমাদের মনে কোনো দুঃখ নাই কারণ আমাদের কি আছে ইমান আছে কারণ একজন মৌমিন সেই পৃথিবীতে বাঁচলে ইমানের সাথে বাঁচবে আল্লাহর সন্তুষ্টি নিয়ে বাঁচবে সে মরলেও জান্নাতি আওয়াজ দিয়ে বলুন সোহান বাইর আমার আকিদার বিভ্রান্তি ও বিকৃতি সমাজে ও জীবনে বড় ধরনের ফেতনা ফাসাদের কারণ আকিদা বিশ্বাস যদি আমাদের শুদ্ধ না হয় এই সমাজে ফিতনা ফাসাদ বেড়ে যাবে সমস্ত মুমিনকে আমাদের ইমান আকিদা বিশ্বাস আমাদেরকে বিশুদ্ধ করতে হবে আপনারা জানেন আমাদের নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম পৃথিবীতে ইমান আনার পরে দীর্ঘ এগারো বছর পর্যন্ত মানুষের ইমানের পিছনে কাজ করেছেন কয় বছর এগারো বছর শুধু ইমানের তালিম ইমানের শিক্ষা দিয়েছেন ইমানকে পরিশুদ্ধ করেছেন ইমানের পিছনে মেহনত করেছেন মানুষকে আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস পরিপূর্ণ আস্থার দিকে আহ্বান করেছেন দীর্ঘ কয় বছর এগারো বছর এগারো বছর পরে আল্লাহ রব্বুল আলমিন উন্মতের জন্য নামাজকে ফরজ করেছেন তাহলে ইমান আগে না নামাজ আগে ইমান আগে আমাদের কলবের ইমান ঠিক করতে হবে আমার ইমান যদি ঠিক থাকে আমার নামাজ ঠিক আমার রোজা ঠিক আমার জাকার ঠিক আমার সব কিছু ঠিক আমার ইমান নাই তাহলে আমার কোনো হিসাব নাই ঠিক কিনা বলেন এই জন্য এই ইমানকে আমাদেরকে বিশুদ্ধ করতে হবে হজরত জন্তুবিবিন আবদুল্লাহ রাজি আল্লাহ বলেন কুন্নামান আমরা বয়সে খুবই যুবক ছিলাম নবীর সান্নিধ্যে আমরা আসতাম নবীর সাথে থাকতাম সবসময় নবীজি সাল্লাম ফাতা আল্লাম নাল ইমান আমাদেরকে ইমানের শিক্ষা দিয়েছেন কবলা আন্না তাল্লাহ কোরআন কোরআন শিক্ষা দেওয়ার আগে যখন আমাদের ইমান মজবুত হয়ে গেল তারপর নবী আমাদেরকে কোরআনের শিক্ষা দিলেন যার কারণে আমাদের ইমান আরো বেড়ে গেল ইমান হচ্ছে আন্তরিক বিশ্বাসের নাম আন্তরিক বিশ্বাসের নাম হলো কি ইমান ইমান কাকে বলে তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাওকির জাতিহি ওয়া সিফাতিহি নিহায়াত التوفير وغاية التعظيم بما جاء به من عند الله تعالى والإقرار به ইমান হলো নবীজির সত্তা ও গুণাবলীর প্রতি সর্বোচ্চ পর্যায়ের সম্মান প্রদর্শন ও চূড়ান্ত তাজিম প্রকাশ সহ আন্তরিকভাবে বিশ্বাস করা এবং নবীজি আল্লাহর পক্ষ থেকে যে সকল বিধি বিধান নিয়ে এসেছেন সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা এবং মুখে স্বীকৃতি দেওয়ার নাম হলো ইমান আওয়াজ দিয়ে বলুন সোরাই সুরাই মুজাদালার ভিতরে বাস নম্বর আজাতে আল্লাহ বলেন উলাইকা ফি আল্লাহ বলেন তারা তো এরাই যাদের অন্তরে আল্লাহ ইমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন যাদের অন্তরে আল্লাহ ইমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন তারাই হলো মোমেন তাহলে মোমেন হাওয়া না হাওয়া এটা সম্পূর্ণ আল্লাহর হাতে কারণ আপনি অবাক হবেন পৃথিবীতে মানুষ মুসলমানরা আমার নবীতে নবীজিকে আমরা নিজের জানের চেয়েও বেশি ভালোবাসি ঠিক কিনা বলেন আর কিছু মানুষ দেখবেন যারা আমার নবীকে ব্যঙ্গ করে আমার নবীকে ভালোবাসে না ঠিক কিনা বলেন এটা কেন আল্লাহ রবুল আলমিন সুরাই নাহালের একশত ছয় নম্বর আয়াতে বলেন ইমান একজন মোহমেনের কলম হৃদয় হল সেই ইমানের মাধ্যমে প্রশান্তি লাভ করে একজন মৌমিন খাক বা না খাক তার কাছে কি আছে না আছে সেটা তার জন্য বড় বিষয় নয় তার জন্য বড় বিষয় হলো তার অন্তরে ইমান আছে তার অন্তর কি আছে ইমান হল আমাদের প্রশান্তির জায়গা ইমান হলো শান্তির জায়গা আমরা ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে মরতে চাই আমরা কেয়ামতের দিন কবর থেকে ইমান নিয়ে উঠতে চাই আল্লাহর সামনে ইমান নিয়ে হাজির হতে চাই আমরা ইমানের সার্টিফিকেট নিয়ে জান্নাতে যেতে চাই আওয়াজ দিয়ে বলুন সুবাহ ভাইর আমার বন্ধুরা আমার একজন মমিন কাকে বলে فهو المصدق بما جاء به النبي صلى الله عليه وسلم من عند الله تعالى من الأمور الإيمانية মুমিন ওই ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে ইমান সংক্রান্ত বিষয় বলে নবী সাল্লাহ আলী সাল্লাম আল্লাহর কাছ থেকে যে সকল বিধিবিধান নিয়ে এসেছেন সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস যিনি রাখেন তিনি হচ্ছে মুমেন তিনি হচ্ছে কে মুমেন একজন মুমিনকে বিশ্বাস রাখতে হবে তাওহিদ একাত্মবাদের প্রতি দৃঢ় বিশ্বাস রিসালত আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল একথাকে বিশ্বাস রাখতে হবে ওয়াল আসমানে সমস্ত কিতাবের উপরে ইমান আনতে হবে আমাদের আসমানে কিতাবের নাম কি কোরআন কোরআন ব্যতীত আরো যা আসমানে কিতাব আছে ইঞ্জিল আছে তাওরাত আছে জবুর আছে এবং সাহিফা আছে এগুলোর প্রতি বিশ্বাস রাখার নাম হলো ইমান কিন্তু দুঃখের বিষয় বর্তমান দুনিয়াতে কোরআন ছাড়া আর কোনো আসমানে কিতাব বিশুদ্ধভাবে লিখিত নাই ঠিক কিনা বলেন আপনি বাইবেল নিয়ে দেখবেন এক এক বাইবেল এক এক রকমের আপনি তাওরাত দেখবেন এক এক তাওরাত এক এক ধরনের কিন্তু কোরআন সারা পৃথিবীতে এক ধরনের আওয়াজ দিয়ে বলেন সুবাহ আমরা তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা দেখি যখন আফ্রিকার সেই আফ্রিকার যেই কালো কালো মানুষগুলো যখন কোরআন তেলাবাদ করে তাদের চোখের পানিতে বুক ভেসে যায় আমরা তখন দেখি তাদের কোরআনের সাথে আমাদের কোরআনের প্রতি নুক্তা নুক্তা অক্ষরে অক্ষরে মিল দিয়ে বলুন সুবাহ ভাইরা আমার বন্ধুরা আমার পরকালের প্রতি বিশ্বাস পরকাল আমাদের আছে কবর থেকে আমাদের উঠতে হবে আমাদের হিসাব দিতে হবে পরকালে যদি বিশ্বাস থাকে আজকে গড়ে গড়ে কোরআন খতম চলত আজকে গড়ে গড়ে খতম চলত গড়ে গড়ে দিনের তালিম চলত বাবা বড় ভাই গার্ডিয়ান তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কোরআন থেকে একটা আয়াত হাদিস থেকে একটা হাদিস তারা সবাইকে নিয়ে তেলাবাদ করত ইসলাম নিয়ে বাধ্য আজকে মুসলিম উম্মার দুর্দিনে মুসলমানদের সকল সমস্যার সমাধানের পথ খোঁজার জন্য তারা শ্রেষ্ঠ চালাত ইসলাম নিয়ে গবেষণা করত পরকালের শান্তি এহকালীন শান্তি কিভাবে হবে সেটা নিয়ে মানুষ চিন্তা করত যদি তাদের ভিতরে পরিপূর্ণভাবে পরকালের প্রতি বিশ্বাস রাখত আমরা আজকে পরকালের কথা বলে গিয়েছি আমরা কি খাচ্ছি হালাল না খারাম আমরা কি বলছি আমরা কি করছি আমরা তার কোনো হিসাব আমরা চিন্তা করছি না অর্থাৎ পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে মোমেন পরকালের প্রতি বিশ্বাস না রাখলে মমিন হওয়া যাবে মমিন হওয়া যাবে না অনুরূপভাবে ওয়াল কাদিরি তাকদির আমাদের সমস্ত বালবন্ধ কিসের উপর তাকদির আল্লাহ যার ভাগ্যে যা লিখেছেন তাই হবে তার বাইরে কিছু হবে না আপনি শত চেষ্টা করেন হাজার চেষ্টা করেন আপনি চেষ্টা করেন ঠিক আছে আপনি তাকদির কি আছে সেটা চেষ্টা করেন কিন্তু আপনার তাকদিরে যা আছে তাই পাবেন তাকদিরের বাইরে কিছু পাওয়া সম্ভব নয় তাকদিরকে বিশ্বাস করতে হবে বল কাদির খাইরিহি ও শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে এই জন্য আমরা দুঃখে থাকলেও আলহামদুলিল্লাহ আর সুখে থাকলেও আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন কারণ আল্লাহ যদি আমার দুঃখ দুঃখ যদি আল্লাহ ভালোবাসেন আল্লাহ যদি আমার দুঃখতে সন্তুষ্ট থাকেন তাহলে আমার জন্য আলহামদুলিল্লাহ সার আর কি আছে আমার জন্য আলহামদুলিল্লাহ বরণী আমার আওয়াজ দিয়ে বলুন সোহান আল্লাহ কারণ আল্লাহ রব্বুল আলমিন মোমেনদেরকে শিক্ষা দিয়েছে কোরআনের প্রথম সুরা সুরায় ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সর্ব অবস্থায় বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর প্রশংসা কার প্রশংসা আল্লাহর প্রশংসা সামান্য কষ্টতে আল্লাহকে বলে গেলে চলবে না আমরা হয়তো দুই একটা কষ্টে থাকতে পারি কিন্তু আমরা হাজারো নিয়ামতের ভিতরে আছি হাজারো নিয়ামতের ভিতরে আছি আল্লাহ রাবুল আলমিন সকলকে কষ্টের সময়ে ধৈর্য ধরবার তৌফিক দান করুন সব বলে আমি বাইর আমার বন্ধুরা আমার এভাবে সৌরাই নেশার ভিতর আল্লাহ রাব্বুল আলমিন একশত ছত্রিশ নম্বর আয়াতে বলেন কি বলেন আপনারা প্রশ্ন করতে পারেন হজুর আমরা তো সবাই মোমেন আমাদের ইমান আছে আবার ইমানের কেন বাস করতেছেন আমরা তো সবাই মোমেন মুসলমান আমাদেরকে কেন ইমানের কথা বলা হয় আল্লাহ রব্বুল আলামিন সূরা নাসার 136 নম্বর আয়াতে ঈমানদারকে ঈমান আনার কথা বলছেন কাকে ঈমানদারকে ঈমান আনার কথা বলতেছে আপনি কোরআন করে দেখেন না আল্লাহ বলেন ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমিনু তোমরা ইমান আনো তোমরা কি আনো মুমিনকে বলতেছে মুমিনকে বলতেছে ইমান আনো দেখেন মুমেন সবসময় ইমানের কথা আলোচনা করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ আমিনু তোমরা ইমান আনো বিল্লাহি আল্লাহর উপর ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনযালা মিন ক্বাবল আল্লাহ এবং তার রাসূল রাসূলের উপর যে কিতাব নাজিল হয়েছে এবং রাসূলের পূর্ববর্তী নবীদের উপর যা নাযিল হয়েছে সেগুলোর প্রতি তোমরা বিশ্বাস রাখো তোমরা ঈমান আনো আল্লাহ বলেন যারা আল্লাহকে অস্বীকার করবে যারা ফেরাস্তা জগৎকে যারা অস্বীকার করবে ওয়াকতবিহি ওয়ারসুলিহি আল্লাহর কিতাবকে অস্বীকার করবে ওয়ারসুলিহি আল্লাহর রসুল সমূহকে অস্বীকার করবে যারা পরকালকে অস্বীকার করবে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ বলেন সেই ভাবে পথভ্রষ্ট হবেন সেই তার অতল তলে হারিয়ে যাবে আমরা মোমেন আছি ঠিক আমরা ইমানের মৌলিক বিষয়ের পর যে বিশ্বাস ওই বিশ্বাসটা আমরা একটু একটু করে হারিয়ে যেতে যেতে যেতে যেতে যেতে আমরা পদভ্রষ্টতার অকল করে চলে যাব আল্লাহর থেকে আমাদের যেই কানেকশন কানেকশন সেখানে কেটে যাবে কানেকশন লাইনচ্যুত হয়ে যাবে তখন আমরা অভাবে মারা যাব মহামারীতে মারা যাব যখন কাফেররা দেখবে যখন মুসলিমরা দেখবে যে আল্লাহর সাথে আমাদের কানেকশন এখন আর নাই আল্লাহর কানেকশন কেটে গিয়েছে তখন তারা আমাদের উপর বোমা বর্ষণ করে আমাদেরকে মেরে ফেলবে বলেন না এই জন্য আল্লাহর সাথে যে কানেকশন এই কানেকশনকে স্ট্রং করতে হবে